সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি মজুবার টুলস নিয়ে এটা মূলত এসিওর একটা খুবই জনপ্রিয় একটা টুলস এর মাধ্যমে আমরা ওয়েবসাইট কোন পর্যায়ে আছে এবং ওয়েবসাইটটা কতদিন আগে তৈরি হয়েছে আর এবং কত নাম্বার পেজে আছে সার্চ রেজাল্ট কত নাম্বারে আছে সব কিছু আমরা এখান থেকে বের করতে পারবো এটা দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চও করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে সমস্ত ডিটেলস আমাদের ওয়েবসাইটে অথবা বাইরের ওয়েবসাইটের যদি কোনো জায়গায় দুর্বল দিক থাকে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো তো এটা কিভাবে কাজ করে সেটার আমরা কিছু সিস্টেমগুলো দেখি এটার একটা মজার বিষয় এটাতে অনেক কাজ করা যায় এসিওর অনেকগুলো কাজ করা যায় ধরেন আপনার একটা আপনার একজন প্রতিযোগী আছে বা আপনার কম্পিটিটর আছে কম্পিটিটর ডিএপিএ কোথা থেকে পাইছে সেটা যদি আপনি ফাইন্ড করতে চান বা তারা কোন ওয়েবসাইট থেকে ডিএপিএ পাইছে কোন ওয়েবসাইটগুলোতে তারা ব্যাকলিংগুলো করতেছে এটা কিন্তু আমরা এই মজুবারদের সহজে বের করে ফেলতে পারবো এর ফলে যেটা হবে আমরা যদি ওই সাইটগুলোতে মানে আমাদের ব্যাকলিংগুলো করি এর ফলে কিন্তু আমাদের সাইটগুলো র্যাঙ্কিংয়ে খুব দ্রুত চলে আসবে ঠিক আছে আমরা দেখব যে মজুবারের কতগুলো গুরুত্ব এবং কিভাবে কাজ করে সব কিছু কিন্তু আমরা দেখতে পারবো চলুন আমরা দেখি তো প্রথমে আমরা যখন আমরা এখানে আসব প্রথমে আপনাদের একটা এক্সটেকশন লাগবে আপনারা চলে যাব যে এখানে দেখেন থ্রি ডট থ্রি ডট আছে এখানে এসে আমরা যেটা করবো মোড়ে চলে যাবো মোড় থেকে চলে যাব হচ্ছে এক্সট্রেকশনে তো এক্সটেকশনে আসার পর এখানে আমরা আবার এখানে তিনটা ডট আছে এক্সট্রেকশন এখানে দেখেন open the combo web store এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে শুধু লিখতে হবে এখানে সার্চ করবেন মোচ মোজ লেখলেই হবে তাহলে আমাদের মোজো এক্সট্রেকশনটা চলে আসবে দেখেন এটা হচ্ছে মোজো এক্সটেনশন তো আমরা এখান থেকে মোজো বার এক্সট্রেকশনটা আমরা অ্যাড করে ফেলি এখানে প্রায় নয় লাখের উপরে মানুষ কিন্তু ইউজ করতেছে এখান থেকে আমরা অ্যাড করে ফেলি এখান থেকে অ্যাড এক্সট্রেকশন তো এখান থেকে কিন্তু আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে পারি খুব সহজে এগুলো আমরা দেখাইছি এর আগের ক্লাসে আজকে আমরা যতটুকু বাদ ছিল আমাদের কাজের ভিতরে ওইটুকু আমরা দেখাবো ওকে তো এখান থেকে আমরা যেটা করব এটা আমরা যেহেতু এটা অলরেডি এটা অন হয়ে গেছে তো আমরা এখান থেকে এটা পিন করে দিব যার মাধ্যমে আমাদের এই সফটওয়্যার যেন কাজ শুরু করতে পারে তো এখানে দেখি মজোটা কোথায় গেল এই যে মজো বারটা আমরা এখান থেকে পিন করে দেবো এটা কিন্তু গ্রিন ছিল না মানে নীল ছিল না কালো ছিল এখন আমরা পিন করে দিছি যখন এটা নীল হয়ে গেছে তখনই আমাদের মজো বারটা এখানে চলে আসে ঠিক আছে এখানে চলে আসছে দেখছেন এখানে চলে আসছে আমরা কিন্তু এখন কাজগুলো সহজে করে ফেলতে পারবো তো আমাদের ফার্স্ট টাইমে মজোবার করার পরে আপনারা যদি এখান থেকে না পান সেক্ষেত্রে কী করবেন তো আপনারা যেটা করবেন গুগলে এসে সার্চ করবেন অথবা অন্য কোনো অন্য কোনো যদি কোনো ব্রাউজার ইউজ করে সে ব্রাউজারের এখানে এসে লিখবেন মজো বার এক্সট্রেকশন লিখলেই হবে তো আমরা দেখেন মজোবার লেখার পরে দেখেন দ্বিতীয় নাম্বার এক্সট্রেকশনটা চলে আসছে মেবি তো আমরা দেখি এখানের উপর ক্লিক করি দেখেন এটা কিন্তু এক্সট্রেকশন তো এইভাবে আপনারা চাইলে এইভাবে এক্সট্রেকশনটা এখান থেকে ইনপুট করে নিতে পারবেন তো আই হোপ আমি এটা স্কুপ করে যাচ্ছি যে আপনারা এটা করতে পারবেন তো এটা করার পরে আপনাদের যেটা করতে হবে এখানে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে তার মজো বারের এই জায়গাতে আপনাকে কি করতে হবে সাইন আপ করে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের যখন আমরা এখন যদি আমরা এই এক্সটেনশনের ভিতরে কাজ করি তাহলে আমাদের বলতে লগ করতে বলবে ঠিক আছে অনেক হ্যান্ডজ্যাক তো আপনারা ডাইরেক্ট আপনারা ইয়েতেও চলে আসবেন মোর এখানে চলে আসবেন এখানে আসার পরে লগিংয়ে ক্লিক করবেন লগিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এটা আমি করতেছি ভালো করে একটু লক্ষ্য করবেন তো আমি বারের এখানে আইসা আমি কি করব বলতেছে যে লগ করতে যেহেতু আমি এখানে লগ করছি আমরা প্রথমে দেখলাম এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন নাই দেখতে পেতেছেন অ্যাকাউন্ট তৈরি করার কোনো অপশন নাই তো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব সহজভাবে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আর যদি আপনি ওইভাবে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ঝামেলায় পড়বেন তো এখানে আসবেন লগ ইনের এখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে দেখ লেখা আছে লগ তো এখানে আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়া করে দিতে পারবেন এখান থেকে লগিংয়ে ক্লিক করলে মেল অ্যাড্রেস দিবেন পাসওয়ার্ড দিবেন অ্যান্ড লগ করে ফেলবেন ঠিক আছে আর যদি না থাকে তাহলে যেটা করবেন এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের একটা মেল দিয়ে দিব এবং এখানে একটা ডিসপ্লে নাম চাচ্ছে ওকে আমি ডিসপ্লে নাম একটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে বলতেছে এই জিমেলটা অলরেডি ইউজ হয়ে গেছে ওকে যাই হোক ব্যাপার না ওকে আমি আরেকটা ইউজ করি দেখি এটা ইউজ হয়েছে কিনা তো এখানে আমি এটা ইউজ করি দেখি এটাও হয় না ইউজ ওকে হয় নাই এবার একটা পাসওয়ার্ড আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব অবশ্যই পাসওয়ার্ডটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে নেবেন তো আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি আছি সেটা আমি এটা বলে দিলাম এখান থেকে আমরা যেটা করব আমরা যে রবট না সেটা বলে দিব বলে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে আপনারা ইনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে আপনারা একটা ইমেল দিবেন একটা ডিসপ্লে নাম দিবেন মানে ইউজার নেম দিবেন আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এগ্রি করে দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে এগ্রি করে দিবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমি আর এটা করতেছি না ঠিক আছে তো আমরা এখান থেকে যেটা করব আমার একটা জিমেল আমি এখান থেকে ইয়া করে দিই আমি একটা জিমেল আমার নিয়ে নিলাম আর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার আমি আমাদের অ্যাকাউন্টটা যেহেতু আছে সেই জন্য আমরা কি করলাম আমাদের নতুন অ্যাকাউন্টটা এখানে সেট করে দিলাম বা লগ করে ফেললাম তো এখানে দেখেন সব কিছুই আছে দেখেন এখানে আসার পরে এবার যেটা করবেন ধরেন আপনার প্রতিযোগিতা হচ্ছে ধরেন বাংলাদেশে ওকে আমাদের মোজোটা কিন্তু কাজ শুরু করে দিছে এখন এখানে দেখেন নাম্বার উঠতেছে এখানে পঁয়ত্রিশটা রেজাল্ট দেখাচ্ছে এখনই শুরু হয়ে যাবে আর কি ওকে অ্যাড্রেস হ্যাঁ এবার দেখেন আমাদের মোজোটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি এখানে প্রথম কিছু অ্যাড আসতেছে এগুলো হচ্ছে অ্যাড অথবা হ্যাঁ বিজ্ঞাপনগুলো এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট এবার দেখেন আমরা এই আমাদের এই মোজোবারের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি এ পেজের ডিএপিএ কত আছে এবং কত ব্যাকলিং করছে বা লিঙ্কস আছে সেগুলো দেখতে পাচ্ছি এটা দেখতে পাইতেছি অ্যানালাইসিক মানে অ্যানালাইটিক্স দেখতে পারতেছি অ্যানালাইসিস করতে পারতেছি ইজিভাবে তো এবার দেখেন সেকেন্ডে আছে কত চুয়াল্লিশ উনিশসত্তর এগুলো ডিএপিএ দেখেন ওদের সাথে কত পার্থক্য সেকেন্ডার প্রথমটা আছে কত আটান্ন এখানে আছে কত চুয়াল্লিশ ওকে আবার এখানে আছে তো কত তেরাশি ডিএ আর এখানে ডি আছে কত উনিশত্তর তার মানে এটার থেকে অনেক কম সেই জন্য কিন্তু তারা দুই নাম্বারে আছে তারা ফার্স্ট পজিশনে আছে ঠিক আছে বিষয়গুলো বুঝতে পারতেছেন আশা করি তো এইভাবে আমরা কিন্তু দেখতে পারবো যদি কোনো বায়ার যদি কোনো বায়ার আপনাকে জাস্ট একটা লিঙ্ক দিতে পারে লিঙ্ক দেয় তো ধরেন এখানে আপনার যে কোনো একটা লিঙ্ক দিতে পারে এরকম একটা লিঙ্ক দিতে পারে ওকে আমি এটা কেটে দিই সম্পূর্ণ কেটে দিয়ে জাস্ট আপনাকে বায়ের একটা লিঙ্ক দিছে বলতেছে এই সাইটটা আমার এসিও করতে হবে যারা ফাইবারে কাজ করে না আপনারা জানেন যে এরকম হয়ে থাকে যে একটা লিঙ্ক দিয়ে বলে এই সাইটটা এসিও করতে হবে তুমি করতে পারবা কি না বলো এরকম যদি হয়ে থাকে তাহলে যেটা করবেন আপনারা এখানে ধরেন আমি এই সাইটটা লিখে কি সার্চ করছি করার পরে মজুরটা দেখেন এখানে কাজ শুরু করে দিবে এখনই আমি সাইটটা যখন এখানে ইয়া করেছি পেস্ট করছি তখন আমরা মজুরটা চালু করে দিব ওকে চালু করে দিই চালু করে দিই দেখেন চালু করে দিছি এখানে ডিএপি এটা শো করার কথা মেবি করতেছে না কোনো একটা problem unlock for future okay এটা ফ্রিতে ইউজ করতেছি এটাকে এরকম হচ্ছে মনে হয় দেখি আমি আর একটা পেজে যাই ওকে আমি আরেকটা ওয়েবসাইটে চলে আসি এই লিঙ্কটা আমি নেই ওটা তো কোনো একটা প্রবলেমের কারণে আমাদেরকে দেখাচ্ছে না ওকে মজুটা কাজ করতেছে না ওইখানে ফ্রি তো তো এটার ভিতরে আমরা অন করে দেই দেখি এবার মজুটা এখানে কাজ করে কিনা ধরেন এই মজুরটা কিন্তু এখান থেকে আমার কাজ করতেছে না কেন জানি যাই হোক ব্যাপার না আমরা একটা সিম্পলি কাজ করি যদি এভাবে না কাজ করে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওইখানে ডিএপি দেখতেছি ঠিক আছে আরেকটা সিস্টেম আছে আমি বলে দিই আপনারা মজোর ওয়েবসাইটে চলে আসবেন এখানে আইসা নিচের দিকে আপনারা মজুতে ইয়েতে চলে যাবেন হোম পেজে চলে যাবেন মজুরে এখানে হোম পেজে আসার পরে নিচে দেখেন এক্সপ্লোর অল ফিউচার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে আসবেন এখানে দেখেন ওয়ার্ড আছে অথবা ইউআরএল দিতে বলছে ঠিক আছে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিই সার্চ করে ফেললাম দেখেন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা যখন দিয়ে দিছি তখন আমাদের ওয়েবসাইটের কিয়ে কি আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এটা হলো আরেকটা পথ যদি আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ডিএপি যদি কম থাকে এক দুই তিন চার পাঁচ দশ দশের নিচে থাকে ধরেন ডি আছে দশ P A zero R P আছে মানে দশ আবার ডি আছে এক তাহলে হবে না বুঝতে হবে যে এগুলো হচ্ছে নতুন সাইট এগুলো র্যাঙ্ক করাতে গেলে অনেক সময়ের প্রয়োজন তো তখন বাইরকে বলবেন আপ তোমার ওয়েবসাইটটা তো খুব নতুন তোমার ডিএ খুবই কম তো এই সাইটটা র্যাঙ্ক করাতে কমসে কম ছয় মাস সময় লাগবে ভালো একটা রেজাল্ট পেতে কিন্তু বলবেন না র্যাঙ্ক করাবো আমরা র্যাঙ্ক করাতে পারবো এরকম আগেই বলবেন না কারণ বলবে হ্যাঁ এখানে থেকে তুমি একটা মিনিমাম রেজাল্ট পাবা যে এই কাজটা যদি আমাকে দাও ছয় মাসের ভিতরে একটা মিনিমাম রেজাল্ট তোমাকে দেখাবো কিন্তু এসিওর কাজগুলো কখনো গ্যারান্টি হয় না এটা তো তুমি জানোই এরকমভাবে ভাইয়ারকে বুঝায় বলতে হবে যখন আমি এই ওয়েবসাইটের ইয়া করে ফেলছি দেখেন ওয়েবসাইটটা লেখে মানে সার্চ করছি মজুতে এখানে এসে সার্চ করার পরে এখানে বলতেছে ডোমেন ডোমেন হ্যান ত্যান এখানে বলতেছে keyword ranking keyword total rank করছে টোটাল কিওয়ার্ড র্যাঙ্ক করছে হচ্ছে ছয় দশমিক দুইকে মানে ছয় হাজার দুইশোর মতো কিওয়ার্ড র্যাঙ্কে আছে তো এবং পেজ অথরিটি আছে একাত্তর ডোমেন অথরিটি পঁচাত্তর তো এবার দেখেন কোন কোন কিওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটের র্যাঙ্কে ফার্স্ট পজিশন আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো ঠিক আছে দেখি আমরা এই কিওয়ার্ড দিয়ে আমরা দৌড়ি এখানে যদি দেখি কেবি ওকে অথবা blue book blue back book okay blue book এটা লিখে সার্চ করি এখানে দেখা যাচ্ছে কত বাষট্টি নাম্বার এই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা হ্যাঁ তো আমরা দেখি এটা কত নাম্বার পজিশনে আছে আসলে ব্লু ব্যাগ দিয়ে কত নাম্বার এটা ফার্স্ট পজিশনে আছে ওকে এখানে ফার্স্ট পজিশনে এখানে ফার্স্ট ওকে ফার্স্ট পজিশনে দেখাচ্ছে এগুলো ফার্স্ট পজিশন মেবি এখানে ডিফিকাল্টলি কত আছে ডিফিকাল্টি আছে তো এত ওকে কম্পিটিশন আছে ওকে সমস্যা নাই এগুলো কিন্তু ফার্স্ট পজিশনে দেখাচ্ছে তো যদিও এই কিওয়ার্ডটা দিয়ে আমার মনে হচ্ছে না এরকম হওয়ার কথা তো দেখি ওকে ওই পেজটা আমরা দেখতে পারবো যে ওই পেজটা কত নাম্বার ইয়েতে আছে এখানে লিঙ্ক করা আছে যেমন আমরা যদি উপরের দিকে যাই আমাদের পেজের ইয়াটা দেখি কোজানো কোথায় জানি ব্লু ব্লু বুক তো এখানে আমরা দেখতে পারবো এটা পেজ হচ্ছে এটা হচ্ছে ওদের একটা কিওয়ার্ড এই কিওয়ার্ডের র্যাঙ্কিং আছে সেটা আমরা এখন থেকে আবার এখান থেকে ভালো করে দেখতে পারবো তো একটু আমরা অপেক্ষা করি এখানে এখানে তার এই ব্লু বুক এটা একটা কিওয়ার্ড এখানে মান্থলি বল সার্চ ভলিউম হচ্ছে এত ওয়াও এই যে এখানে দেখেন ব্লু বুক ফর কার্স এটা একটা কিওয়ার্ড এখানে মান্থলি সার্চ ভলিউম এত এটা কিন্তু খুবই ভালো সাজেস্টেড এই ট্যাগগুলো আমরা কিন্তু কিওয়ার্ডও সাজেস্টেড কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছি একদম সিম্পলভাবে ঠিক আছে তো এই গেল একটা মেথড আপনার চাইলে এভাবে আপনারা সমস্ত কিছু বায়ারদের ওয়েবসাইটে সমস্ত কিছু বের করে ফেলতে পারবেন আরও যদি তথ্য লাগে যেমন আমরা যদি কোনো ওয়েবসাইট নতুন এটা কার নামে সেটা বাংলাদেশি না অন্য কান্ট্রি সেটা বের করতে গেলে যাই আমরা চলে যাই হুইস হু হুইসে হুইসে গেলে কিন্তু আমরা আরও তথ্য পাবো যেমন হুইসে চলে আসলাম একটা ডোমেনের হুইস ডট কম দেখি হুইস আমরা এই দুইটাতে দেখতে পারি নিচেরটা দিয়ে মেবি ওকে আমি নিচেরটা ওপেন করি উপরেরটা ওপেন করি হুইস এটা হচ্ছে ডোমেন ওকে হ্যাঁ এই যে হুইজ আমরা এখানে আসা ধরেন আমার এই ওয়েবসাইটের ওনার ক্যারা কত সালে কিনছে ডোমেন এগুলো সমস্ত তথ্য আরও তথ্যগুলো বের করতে পারি বেলের ডিসকাউন্টটাতে কিনছে এক্সপার্ট এক্সপার হবে কবে এগুলো সব আমরা দেখতে পারবো কোন কোম্পানি থেকে কিনছে সেগুলো এখান থেকে দেখা যাবে ওকে যদি কিছুগুলো হাইড করা থাকে এটা রেজিস্টার হয়েছে কত সালে উনিশশো পঁচানব্বই আট এত ওকে এক্সপায়ার হবে দুই হাজার পঁচিশ ওকে অনেক পুরাতন একটা ওয়েবসাইট রেজিস্টার অন আপডেট দুই হাজার বাইশ সালে আপডেট করছে তো এখানে নাম কি অ্যাডমিন নাম দেয় নাই এখানে সিটি এখানে সিটি দিয়ে দিছে এখানে সিটি আছে অ্যাড্রেস আছে জিপ কোড আছে কান্ট্রি হচ্ছে ইউএসএ তার ফোন নাম্বারও দেওয়া আছে দেখছেন এইভাবে কিন্তু আমরা ফোন নাম্বার পেয়ে গেলাম মেল পেয়ে গেলাম যদি আমাদের ওয়েবসাইটে যদি কোনো কিছু না থাকে এগুলো আমরা কিন্তু ওইভাবে বের করে আমরা কিন্তু তার সাথে যোগাযোগ করে আমাদের কাজগুলো নিতে পারি এখানে আরও দেখেন অনেক কিছু অ্যাড করা আছে ঠিক আছে মেবি একই নাম্বার বারে ইউজ হয়েছে আর কি ওকে একই জিনিস বারে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আমরা আরও ইনফরমেশনগুলো বের করে ফেলতে পারবো তো এই গেল একটা মেথড এবার যদি আমি মনে করি যে আমার প্রতিযোগী কারা কারা আছে প্রতিযোগীগুলো আমি বের করব যে আমি আমি একটা ওয়েবসাইটের আমার প্রতিযোগী হলো পাঁচজন পাঁচজন কী জন্য না মানে আমাদের থেকে এগোনেও আছে পজিশন ভালো আছে কারণ কি তিনি কোন কোন সাইটগুলোতে ব্যাকলিং করে সেগুলো যদি দেখতে চান আপনার দেখেন ফ্রি টুলসের এখানে আসবেন এখান থেকে এসে আমরা লিঙ্ক এক্সপ্লোর এক্সপ্লোয়ার এখানে ক্লিক করব লিঙ্ক ইন্টারসেটে আসলাম ইন্টার এখানে দেখেন আপনারা এই এই টুলসটা ইউজ করবেন লিঙ্ক ইন্টারসেট এখান থেকে আমাদের প্রতিযোগী কারা ধরেন এখানে আমাদের প্রতিযোগী হচ্ছে এরা ঠিক আছে এরা হচ্ছে আমাদের প্রতিযোগী আমি যেটা করব ওদের ডোমেনগুলো আমি কপি করি ধরেন এটা হচ্ছে একটা ডোমেন তো এখানে তারা এটা হচ্ছে ডোমেন আমি ডোমেনটা কপি করি কপি করে আমাদের মজোতে দিব ধরেন এটা হচ্ছে মজো তারপরে সেকেন্ড ডোমেন দিব হচ্ছে ধরেন তারপরেরটা কি আছে এটা হচ্ছে এটা দিলাম সেকেন্ড ধরেন আমি এটা দিব সেকেন্ড তারা কোন কোন সাইটগুলোতে ব্যাকলিং করে সেগুলো আমরা বের করবো এখান থেকে তো এখান থেকে আমি সেকেন্ড আসবো সেকেন্ড ডোমেন দিব ঠিক আছে আরও চাইলে আরও অ্যাড করতে পারবেন আপনি পাঁচ সাতটা বের করতে পারবেন ইজিভাবে তারপরে ধরেন আপনার প্রতিযোগী যতগুলো থাকবে প্রতিযোগী ফিল্টার করবেন একদম কথা প্রতিযোগী আপনি এইভাবে তারা কাজগুলো কোথায় কোথায় করে সবগুলো আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো ধরেন এই একটা লিঙ্ক তো এইখান থেকে আমি ধরেন তিনটা বের করে ফেললাম তিনটা আমি দিলাম বেশি দিলাম না আপনি চাইলে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত ইউজ করতে পারেন এবার আমরা ফাইন্ড ফাইন্ডে ক্লিক করব তো এবার দেখি তারা কোথায় কোথায় ব্যাকলিং করে এবার দেখেন তারা কোন কোন জায়গায় ব্যাকলিং করে সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে যাব ডোমেন রুট রুট ডোমেন ঠিক আছে এখান থেকে দেখেন আমরা অনেক কিছু পাবো পাঁচশোর উপরে রেজাল্ট বেড়েছে যদি আমরা আরও কমাইতে চাই ধরেন আমি একটা সাইটের ইয়া বের করতে চাচ্ছি প্রথমটা ঠিক আছে ধরেন এটা আমি বের করতে চাচ্ছি এটাই আমি বারবার দিই আবার ধরেন এখানে তারা কি কি ব্যাকলিং করছে যদি আমরা এটাই দেখি তাহলে ধরেন আমি এখানে ক্লিক করি দেখি হয় কিনা ওকে হচ্ছে না একটা কাজ করি নিচেরটা ওইটা থাক আর আমাদেরটা ধরেন আমাদের এটা হচ্ছে এটা ঠিক আছে এই দুইটারটা ইয়া করি কম্পেয়ার করি আর কি এটা হচ্ছে আমাদের তো এবার আমি এক্সপ্লোরারে ক্লিক করি এবার দেখেন তারা কোথায় কোথায় থেকে তারা ইয়ে কাজগুলো করছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাইতেছি যেমন ইউটিউবে করছে লিঙ্কডিংয়ে করছে তারপরে অ্যাডোবি ডট কম আর অনেকগুলো সাইট আছে ইস্যু আমরা যদি পেডগুলো ইউজ করি তাহলে আমরা পাঁচশোর উপরে রেজাল্ট আছে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের যারা যেখানে যেখানে ডিএপি এর কাজগুলো বাড়ছে মানে ডিএপি পাইছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়ে ওই সাইটগুলোতে আমরা ব্যাকলিংগুলো করতে পারবো ধরুন কিছুদিন যাবৎ একটা ওয়েবসাইট থেকে কাজ আসে খুবই ওইটা যদি আমি ধরি ওটা মেবি তারা কোথায় কোথায় ব্যাকলিং করে সেগুলো কিন্তু বের করা যাবে বা তারা কোথায় কোথায় লিঙ্ক পাইছে সেটা আবার আমরা কিন্তু কেউ ওই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে তারা কোথায় কোথায় ব্যাকলিং করছে সেগুলো কিন্তু আমরা বের করা পসিবল এভাবে আপনারা কাজগুলো করলে আশা করি মোটামুটি আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন মজবারের বিষয়ে বস্তু আরও অনেক বিষয় আছে যেটা এক ক্লাসে কম বোঝানো সম্ভব না আপনারা চাইলে এটাতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আর সমস্ত কাজগুলো করতে পারেন অবশ্য যখন কোনো বায়ার আসবে তার ওয়েবসাইটটা যদি প্রথমে বলেন যে তোমার ডিএপি এত তোমার ডিএপিএ এত তোমার তুমি খুব নতুনের ডোমেন হোস্টিং কিনছো বা তোমার ওয়েবসাইটটা নিউ ওয়েবসাইট এত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে না যখন আপনি বায়ারকে বলবেন যে আপনার ওয়েবসাইটটা নতুন তখনই বায়ার বুঝবে যে আপনি খুবই এক্সপার্ট কারণ নইলে আপনি বুঝলেন কেমনে যে আপনারা আপনার ওয়েবসাইটটা নতুন ঠিক আছে একটা বায়ারের যখন বলবেন যে তুমি অনলাইনে নতুন আসছো বা তোমার ওয়েবসাইটটা নতুন এটাতে খুব ডিএপিএ খারাপ বা ডিএপিএ কম তো তোমার এখানে অনেক কাজ আছে সেগুলো করতে হবে ধরেন এখানে যদি আপনার কোনো কিছু দরকার পড়ে ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পরে যাওয়ার পরে যখন আপনি ডোমেনে লেখার পরে যেমন আমরা লিখতে পারি BD BD job BD shop okay BD শপে যদি ক্লিক করি বিডি শপ এখানে বিডি শপ লেখছি এখানে কি কি মিসিং আছে ঠিক আছে প্রথমে আপনি যখন বিডি শপের আপনাকে এরকম দিয়ে দিবে ঠিক আছে ধরেন এরকম দিয়ে দিল তো আপনারা যেটা করবেন এরকম করে স্পেস দিবেন ডোমেনের আগে স্পেস দিয়ে ইন্টারে চাপ দিবেন তাহলে ওর সমস্ত ওয়েবসাইটের সমস্ত কিছু পাবেন এখানে দেখেন কী আছে ম্যাপ আছে তারপরে এখানে শপিং ইত্যাদি আছে ফেসবুক আছে পিন্টারেস্ট আছে ইনস্টাগ্রাম আছে আপনাকে দেখতে হবে যে এগুলো আছে কিনা যদি এখানে না আসে Facebook Instagram Twitter LinkedIn Pinterest এগুলো যদি না আসে তাহলে বুঝবেন যে ওর ওয়েবসাইটটা কাজই করে নাই ঠিক আছে এগুলো আপনাকে করতে হবে নইলে কি র্যাঙ্কিংয়ের দিকে আসা পসিবল হবে না তারপর ব্লগ সাইটের অ্যানকর করতে হবে আরও অনেক কাজ আছে এগুলো যদি না করে তাহলে কিন্তু ফার্স্ট পজিশনে আসা পসিবল না তখন বাইরকে বলতে হ্যাঁ তোমার তো ফেসবুক নাই ইউটিউব নাই ওগুলো র্যাঙ্কিং আসে নাই বা তোমার ওগুলো নাই তোমার কি ওগুলো আছে যদি না থাকে তাহলে তুমি আমাকে বলো আমি ওগুলো খুলে দেই বিনিময়ে তুমি আমাকে এত টাকা দিও তাহলে কিন্তু আপনি এইভাবে বাইরের কাছ থেকে কাজ নিতে পারেন অথবা আমরা দেখাবো কিভাবে এসিওর ক্লায়েন্ট কোথায় পাবেন কিভাবে তাদেরকে ফাইন করতে হবে কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কথা বলবেন সমস্ত কিছু আমরা আমাদের এসির ক্লাসগুলোতে আমরা দেখাবো ঠিক আছে